বন্ধুরা কেমন কেমন হচ্ছে বন্ধুরা বলতো তোমরা কেমন হয়েছে হ্যাঁ। বন্ধুরা বলেন তো যাই হোক যারা যারা এতক্ষণ রেকর্ডিং শুনতেছিলেন রেকর্ডেড শো শুনতেছিলেন তাদেরকে জানাচ্ছি সরি <laughs> যারা যারা এখন মাত্র জয়েন করেছেন তাদেরকে জানাচ্ছি welcome welcome and welcome to নাট বল টু টু phone kings only on capital F M ninety four point eight বল্টু আছে সাথে আছে তারকাটা মিরু এবং সাথে ছিল আমাদের রেকর্ডেড শোটা সেটা আমি এইমাত্র বন্ধ করে দিছি যে আমি বেঁচে থাকতে আমি জীবিত থাকতে আমি স্টেশনে মজুদ থাকতে কেন বাজবে রেকর্ডেড শো কেন কারণ আমার ভাল লাগে না আমার মাঝে মাঝে এমন হয় যেমন আজকে কেমন যে সারাটা দিন আমার মনে হইতেছে যে আমি একটু ঘুমাই একটু ঘুমাই একটা ঘন্টা ঘুমাইলে আমার ভালো লাগবে একটা ঘন্টা ঘুমাইতে পারলেই মোটামুটি শরীরটা সতেজ হয়ে যাবে উৎফুল্ল হয়ে যাব আমি এই ঘুম আসতেছে আমার ঘুম আসবে না কথা বলতে থাকো এইটা হলো মানে, এটা টায়ার্ডনেস শরীরে কাজ করতেছে I don't know why but doesn't matter how hard you try look that in mind remind miss this rhyme তারপর পারি না কি জানি পার্কের গান আমি এটা স্লোগান হিসেবে ব্যবহার করে ফেলেছি সো এটা হচ্ছে খুব টায়ার্ড লাগতেছে দ্যাটস ওয়াই আমার মানে খুব মানে কেমন জানি মনে হচ্ছে জানো যে আমার কেউ মনে হয় কয়েক শতাব্দী ধরে আমি ঘুমাই না ঘুমাই না আমি তাকায় আছি তো তাকায় আমি দেখে নিয়ে আসলাম বুঝছি তো আরে তো শুয়েছিলাম কিন্তু হ্যাঁ। শুয়ে যে একটু ঘুমাবো মানে আমি বলি আমি ওখানে বসে সব সেট করতেছি যে সরা শুরু করব আমরা বেড বাজলো কিন্তু শাওন ভাই আর ঢোকে না দেখেছি না সামনে কথা বলতেছে কি হলো এটা <laughs> গির ভাই রেকর্ড করতেছে আমি নিজে কনফিউজড হয়ে গেছি আসলে তুমি ঘুমের মধ্যে ছিলা স্বীকার করেছো সবার সামনে এই যে এখনো কিন্তু হাই তুলতেছে কি করবো না মানুষের একটা মানুষের যদি হাই আসে তাই তুলবো না আমি হাই তো এমন না যে এটা কিছু গিলে খেলে গিলে ফেলা যাবে বা দেখানো যাবে না হাই আসলে হাই উঠে যায় হ্যাঁ। আর হাই যত তুমি যত হাই হবা ততই ভালো হবা ঠিক আছে আচ্ছা মানুষ কেন ঘুমায় বলো তো মানুষ কেন ঘুমায় বাতার জন্য বাইরে ভাই এটা ঘুম না মানুষ কেন মোবাইল চার্জে দেয় হ্যাঁ। ওই মোবাইল চার্জে দেওয়া ঘুম ঘুমানো না মানে আমার লো ব্যাটারি চলতেছে আমার বডিতে আমি বুঝতেছি I I am feeling low battery মানে ব্যাটারিতে কোনো চার্জ নাই পপ পপ পপ লাল দেখা যে কোনো সময় ব্যাটারি চার্জ শেষ আমি পুত করে নেয় হয়ে না মানুষ অনেক ঘুমায় কিন্তু আমি বেসিক্যালি আমি ঘুমাই হচ্ছে স্বপ্ন দেখার জন্য মানে ঘুমালে অনেক স্বপ্ন আসে যে স্বপ্নগুলো আসলে দেখার মতো থাকে ঠিক আছে তাই হ্যাঁ। একদিন সপ্তাহ রেকর্ড করে নিয়ে আসো আমরা রেকর্ডিং দেখবো হ্যাঁ। না অনেকে আছে আবার ইয়া কি বলে চশমা পরে ঘুমায় যেমন তুমি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আমার তো হ্যাঁ। স্বপ্নটা যদি ঘোলা দেখি তাহলে তো স্বপ্ন স্বপ্ন রয়ে গেল তো আমার তো ওই গানের মতো অবস্থা হবে আমার গুলো কেন এমন স্বপ্ন হয় এই মনটা কেন বারে বারে ভেঙে যায় তোমার ঘুম গুলো ঘুমাইতেছেনি প্রচন্ড কারোর কাছে যদি কোনো রেমেডি থাকে যে এইটা করলে এক মুহূর্তের মধ্যে ঘুম চলে যাবে এই দেখে ও ভাই তুমি আসলে কিন্তু বারবার হাই আরে এটা অটোমেটিক আসতেছে রে বাবা এটা আমি কন্ট্রোল করতে পারতেছি না হ্যাঁ, আমার আজকে লাইফটা বন্ধ করে দেওয়া উচিত এটা খুবই অস্বস্তিকর লাগতেছে আমার কাছে একদম এই যে ঘুমের ঘরে কিন্তু বলো নাই যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে কথা বলতে আমাদের যোগাযোগ করার দরকার নেই আজকে আজকে আমি ঘুমাবো যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছো বা শুনছো শোয়ের মাস এই প্রথম হতে পারে মানে এটা গিনিস বুকে Guinness book of world record হতে পারে হ্যাঁ। যে শো চলতে চলতে একজন আর্টিস্ট হ্যাঁ। বা একজন আর যে ঘুমাই গেছে <laughs> হ্যাঁ মানে লাইভ শোতে চলতেছে নাক ডাকার শব্দ <laughs> কি তুই চারিদিকে পুরো ভাইরাল শো হয়ে যাবে হ্যাঁ লাইভে ফেসবুক আমাদের কি চ্যানেল কিন্তু ফেসবুক লাইভে দেখতে পারেন হ্যাঁ। আমার যে সত্যি সত্যি ঘুম আসতেছে এটা কিন্তু আপনি চাইলে দেখতে পারেন W W W dot Facebook dot com slash capital F M ninety four point এইটে গেলে কিন্তু দেখবেন যে একটি ঘুমন্ত আসছে কীভাবে শো করছে এরকম টাল টালমাটাল খাইতে খাইতে আর এই এরকম হইতে পারে আরেকটা আছে এছাড়া কি এছাড়াও আমাদের মানে সরাসরি এস করতে চাইলে ফোনটা হাতে নিয়ে এস করতে হবে লিখতে হবে সি এফ এম তারপর लोकेसन तपाईँ मनै কথা লিখে পাঠিয়ে দাও two six nine six nine এই নাম্বারে জস জস মিরু অনেক কিছু অনেক হেল্প করছে আমাকে কিন্তু মিরু যদি মিরু আবার মানে মানে ফোনিনও আসতে পারে ঠিক আছে ফোন করতে হলে যে নাম্বারটা ফোন করতে হবে সেই নাম্বারটা বলে দিই zero two double five zero three double six five সঠিক একদম এই নাম্বারে কল করতে হবে <laughs> একদম সঠিক এই নাম্বার দেখবে ফোনগুলো হ্যাঁ, পাবেন আমি ঘুমের মানে বল না মোর ঘুম ঘোরে এন মনোহর নম নম নম নম নম নম শ্রাবণ মেঘে নাচে নটবর ঝম ঝম ঝম ঝম ঝম ঝম এটা হয় আমার যে আমার অনেক জ্বর আসলে যখন আমার গায়ের তাপমাত্রা প্রায় একশো দুই তিন চার থাকে অটোমেটিক আমার ভিতরে গান আসে এই কাঁপতে কাঁপতে কাঁপনির তালে তালে আমি বিভিন্ন গান গাই ঠিক ঘুমে আমার এখন একটা কেমন তাল বেতাল হয়ে যাচ্ছে এই তাল বেতালের মধ্যে আমি গান গাইতে ইচ্ছে করতেছি কোনটা এই যে যেমন কোনটা কি যে ঘুম নিয়ে ঘুমের গান গাই দিলাম তারপর একটু আগে যেটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে গান গাইতে পারবো যে কথা নিয়ে কথা হচ্ছে কথা ছিল দেখা হবে কথা নিয়ে আরো বলা হলো কথা কবে হমু পোলার বাপ আমার কানে কইয়া যা যাক ভালো হয়েছে যারা যারা শুনছেন তাদেরকে জানাচ্ছি যে ওই বললাম যে ভাই কোনো দিনই ই থাকে টোটকা থাকে থিওরি থাকে কিছু থাকে যে এটা করলে ইনস্ট্যান্ট আবার ও বাকি কথাটা বলে দেন আমি কি বলতে চাইতে সেটা বলে দেন তুমি কি বলছো মানে ইনস্ট্যান্ট মানে ঘুমটা চলে যাবে আমার আমি হ্যাঁ, কি মানে শান্তিতে থাকবো কি হ্যাঁ, করলে কি করলে ভাইরা কি করলে যে একটা ঘুম ঘুম ভাব এটা কেটে যাবে হ্যাঁ কি এমন কাজ কি কি আমার প্লিজ বলেন আমি কিন্তু মানে বিপদ হয়ে যাবে আমি যে কোনো মুহূর্তে শোয়ের মাঝখানে আমার কাছে সমাধান আছে কি কি চোখ চোখ মানে ঘুম তো চোখে আসে না হ্যাঁ, হ্যাঁ। আসে না না অন্য কোথাও আসে কি জানি আমার মাথা বলো ঘুম কোথায় আসে আমার ঘুম পুরো বডিতে বডিতে <laughs> আসে ঘুম চোখে আসে তো ঘুম যেন চোখে না আসে সেজন্য যেটা করতে হবে হ্যাঁ। চোখে একটা গুঁতো দিতে হবে <laughs> নাকি <laughs> আমি এটাই বলতে এই টাইপই তুমি তোমাদের এই দিকলাই কমায় আমি জানি যে ঘুম কিন্তু চোখে আসে চোখে যদি ঘুম না আসে তাহলে কি চোখের ঠিকানা বদলাই ভালো <laughs> ঘুম আর ঠিকানা পাবে না অন্য ঠিকানা চলে যাও অথবা ঘুম চোখের সামনে লেখা রাখতে হবে নো এন্ট্রি <laughs> ঘুম ঘুমও চলে যাবে এভাবে বলে ভাই আমাকে কেউ সাজেস্ট করেন নাহলে কিন্তু আজকে বিপদ হয়ে যাবে আমি কিন্তু আমার যেটা হচ্ছে আমার ভিতরে এখন আরেকটা গান পাইছে হ্যাঁ, সেই গানটা আমি গাবো আমি ঘুম ভালোবাসি রে আমি ঘুম ভালোবাসি রে ঘুমায় গেলে স্মৃতিগুলা আর কি ভুইলা থাকি রে আমি অ্যাকচুয়ালি ঘুম ভালোবাসি কিন্তু এরকম আছে বসে যে ঘুম নিয়ে দুই তিনটা যোগ বলি হ্যাঁ। তাহলে যদি ঘুম যায় আর কি দেখি চেষ্টা হ্যাঁ, হ্যাঁ, মিরু ঘুম নিয়ে দুটা যোগ বলো এই তুমি দুটা যোগ বলতে বলতে আমি একটু ঘুমাই <laughs> আমি ছোট্ট করে একটু ঘুমাইনি হ্যাঁ, এরকম কিন্তু হয় যে সকালবেলায় আটটার সময় হয়তো মনে করো ঘর থেকে বেরোতে হ্যাঁ, হ্যাঁ। ঠিক সাতটা সাড়ে সাতটায় ঘুম এলাম দিয়ে রাখছি তো আচ্ছা মানে এই যে সাড়ে সাতটায় উঠতে হবে সাড়ে সাতটায় এলাম দেওয়া আটটার সময় যেতে হবে তো সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে যখন বাজে অ্যালার্মটা এখন বাজলো আরো আধা ঘন্টা সময় আছে আটটায় বেরোতে হবে আধা ঘন্টা আগে অ্যালার্ম দিছিলাম মাথায় তো এটা আছে তার মানে তাহলে আর এই আধা ঘন্টা ছোট্ট করে একটু ঘুম দিই এই আধা ঘন্টার ঘুম যখন চোখটা বন্ধ হয় ঠিক দুই মিনিট পর চোখ খুলে দিয়ে তিন ঘন্টা হয়ে গেছে আমি সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে হ্যাঁ। দুই মিনিটের লেগে চোখটা বন্ধ করলাম আর দুই ঘন্টা গায়েব হ্যাঁ, হ্যাঁ। দুই ঘন্টা হয়ে গেল হ্যাঁ। এটা কেমনে হয় আর যখন কোনো ক্লাসে থাকবা আর এরকম ঘুম ঘুম চোখ নিয়ে কোনো প্রোগ্রামে থাকবা মানে ঘুমাইতে পারবা তুমি এখন তোমার যত ঘুমিয়ে তুমি এখন ঘুমাইতে পারবা না কারণ এখন আমার সচল তো পারবো না মনে করো কোনো একটা অ্যাসাইনমেন্ট বা কোনো একটা ক্লাস বা কোনো প্রেজেন্টেশন বা কোনো একটা সেমিনারে বসেছো ঘুম আসতেছে ঘুমাইতে পারতেছো না তখন দেখবে তিন ঘন্টা ধরে টাকা রয়েছে মাত্র দশ মিনিট যায় <laughs> বলো কি বাবা এতক্ষণ ধরে কথাবার্তা চলতেছে এতক্ষণ ধরে আমরা ওয়েট করতেছি কিন্তু মাত্র দশ মিনিট পার হইলো <laughs> আর ঘুমাই গেলে দশ মিনিটে দশ ঘন্টা পার হয়ে যায় হ্যাঁ, অদ্ভুত এই ইকুয়েশন আমার মিলে না দুই দুই চোর হচ্ছে যে চুরি করতে গেছে ঘুম নিয়ে যোগ হ্যাঁ তাহলে আমি একটু ঘুমাই দুই চোর আছে চুরি করতে গেছে বাড়িতে তো দেখে যে স্বামী স্ত্রী ঘুমাচ্ছে ঘুমাচ্ছে হ্যাঁ, এখন এই সুযোগে তো চুরি করবে তো সবকিছু নিছে ওই সময় তার বাচ্চাটা জেগে উঠছে উঠে বলছে যে এই শোনেন আপনি যদি আমাদের বই ব্যাগ বইয়ের ব্যাগ নিয়ে না যান আমি কিন্তু আব্বুকে কয়া দেবো কিন্তু আচ্ছা ছোটটা বিরতি না আরো আরো শোনো আরো শোনো আরো আছে আচ্ছা মিনু মিনু আর দুই তিনটা ডাক্তাররা কি চায় ডাক্তাররা চায় মানুষ হ্যাঁ। অসুস্থ হোক হ্যাঁ। তাকে চিকিৎসা করতে আসুক সে টাকা ইনকাম করুক উকিলরা চায় যে কোন মানুষ ঝামেলায় পড়ুক মামলায় পড়ুক আমি সেটা সালিশ করি সব কুয়ে দে কিন্তু আমি ব্রেকে কিন্তু চোররা চায় <laughs> হ্যাঁ, আপনার নাকে দিলতে ঘুমান আপনি সুখে থাকেন আমি ব্রেকে যাইতেছি তুমি এই কাম করো দাঁড়া তোরে আমি খাইছি কেন আশ্চর্য আমি আমি আমার জায়গা থেকে আমার ঘুম নিয়ে তুমি বলতে বলছো হ্যাঁ। আমি ঘুম নিয়ে তো চোখ বলতেছি ঘুম নিয়ে চোখের মধ্যে চোর আইলো কই থেকে আমার পরবর্তী এপিসোড চোর তুমি সব চোখে এনে বলে দিতেছ দাঁড়াও তোমার আমি খাইছি আজকে মানে এই মানে বললে আমার ঘুমটা চলে যেত কারণ আমার পিটে দেবে ঘুমের মধ্যে তো পিটান যাবে না তাই ঘুমটা ভাঙতেছে ভাঙে না বিষয়টা হচ্ছে কি যে যখন যে টপিকটা আসে মাথায় আসে ওগুলো বলতে হয় এখন আমার মাথায় এটাই খেলছে আর দুনিয়া কোন টপিক এলো না এটা এলো না <laughs> দাঁড়াও টপিক আমি চেঞ্জ করতেছি দাঁড়াও না কি টপিক চেঞ্জ ওই তোমার topic zero three double six five নাম্বারে কল করলে আমরা কলটা রিসিভ করবো এবং সবার মনের কথাগুলো শুনতে পারবো আমরা এবং সেই সাথে আমাদের ফেসবুকে একদম কমেন্ট করতে চাইলে সুন্দর একটা লাইভ যাচ্ছে সেখানে সেটা করতে হবে সার্চ করতে হবে W W dot Facebook dot com capital F M ninety four point eight এছাড়াও এস এম এস করতে চাইলে সি এফ এম স্পেস তারপর লোকেশন তারপর নাম তারপর মনের কথা লিখে পাঠিয়ে দাও two six nine six nine এই নাম্বারে সব কিছু বলে দেওয়া শেষ এখন আমরা যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরোধী সবজন তুমি করছো বিজ্ঞান বিরতিতে তুমি যাও আমি জাম কা দাঁড়াও না কেন সব তুমি দেখতেছি দেখতেছি মায়ের কারে